আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে গিবোয়ে ভিডিও এক সাবস্ক্রাইবারকে দিয়ে দিলাম এক হাজার ডায়মন্ডের টপ আপ এবং নিয়ে দিলাম লাভার্স রয়্যালের প্রোপোস ইমোট আর আমার সাথে আছে আমার গিল্ডের অন্যতম মেম্বার রায়হান তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটি ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু হয়ে যাক Hang him from the yard. Arr. inter inter পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর প্রথমেই দেখতে পাচ্ছেন টপ আপের ইভেন্টের ক্যারেক্টারটা নিয়ে ইকুইপ করে নিয়েছিলাম আমরা এই ক্যারেক্টার দিয়ে মারবো না প্রথমে প্রিমিস দিয়ে মেরে নিই আর ইভেন্টে আমরা সরাসরি প্রবেশ করি সব সোলো স্পিন মারব প্রথম সোলো স্পিন প্রথম সোলো স্পিন দুটো টোকেন আরও একটি সোলো স্পিন আমরা মারতেছি ডোন রিমেইন অ্যাগেইন দিয়ে তো এখন কি টোকেন পাবো পাঁচটি টোকেন দুইটা টোকেনে কতগুলো টোকেন পেলাম যাক আরও একটি সোলো স্পিন তিনটা টোকেন বাপরে আরও একটি সোলো স্পিন ব্যাকপ্যাক আরও একটি সোলো স্পিন দুটো টোকেন আরও একটি আরও দুটো টোকেন বা বা পঁচিশটা হয়ে গেল আরও একটি টোকেন ছাব্বিশটা টোটাল এখন আমি দশটা মারবো দশটা মেরে কি আমি ইভেন্টটা কমপ্লিট করতে পারবো দেখা যাক গাইস একটা টোকেন দুটো টোকেন হ্যাঁ আমার টোকেন হয়ে গেছে ওভার দশটা টোকেন হয়ে গেল মোট টোটাল চল্লিশটা টোকেন হলো তো দশটা টোকেন সাবস্ক্রাইবার জন্য রেখে দিই দেখি সাবস্ক্রাইবার কি করে আমি আমার প্রপোসি মোডটা নিয়ে দিই যে যেটা আমি ওকে বলেছিলাম নিয়ে দিব যত নিয়ে দিয়েছি সরাসরি এটা ইকুপ করে দিই দেখা যাক কি হয় ভালোবাসা থাকবে সবার প্রতি গিভওয়ে পার্টিসিপেট করতে হলে আমাদের পেজে মেসেজ দিবেন নক দিবেন আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা গিভওয়েগুলো করি ফার্স্ট গিবোয়ে আমার এখন ভালোবাসা থাকবে সবার প্রতি গিবোয়েতে পার্টিসিপেট করবেন সবাই পেজে নক দিবে মেসেজ চ্যাটিং করবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি শেষ করার আগে ওর প্রোফাইলটা একবার দেখাই পঁয়ত্রিশ লেভেল একশো তেতাল্লিশটা বেশ ভালোবাসা রাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ